কুক করে নেব রান্নাটা পুরোপুরি কিন্তু লো মিডিয়াম ফ্লেমে হবে খুব বেশি আজ দিলে কিন্তু চিকেনটা পুড়ে যাবে আর ভেতর থেকেও কাঁচা থেকে যাবে চিকেনের এক সাইড দশ মিনিট কুক করার পর এবার আমি অন্য দিকটা উল্টে দিচ্ছি আবারও আমি দশ মিনিট করে কুক করে নেবো আমাদের চিকেন টিক্কা কিন্তু এখানে রেডি এবার চিকেনগুলোকে আমি একে একে তুলে নিচ্ছি এবার বানাবো গ্রেভি তার জন্য কড়াইতে আমি দুই টেবিল চামচ রিফাইন তেল দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের পেঁয়াজ কুচি দিচ্ছি পেঁয়াজটাকে হালকা ব্রাউন হওয়া পর্যন্ত ভাজবো পেঁয়াজটা ভাজা হয়ে এসেছে এবার আমি দুই টেবিল চামচ আদা রসুন পেস্ট দিচ্ছি একটা বড় সাইজের টমেটো পেস্ট দিচ্ছি এক চামচ হলুদ গুঁড়ো দিলাম নুন দেব স্বাদ মতো জিরে গুঁড়ো এক চামচ আর লঙ্কার গুঁড়ো এক চামচ হাফ চামচ দিচ্ছি গরম মশলার গুঁড়ো অল্প একটু জল অ্যাড করছি আর মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নেব যতক্ষণ না তেলটা পুরোপুরি সেপারেট হচ্ছে তো দেখো মশলা কিন্তু আমাদের একদম কষে গেছে তেলটাও কিন্তু পুরোপুরি সেপারেট হয়ে গেছে এক চামচ আমি টমেটো কচাপ অ্যাড করছি এবার আগে থেকে বানিয়ে রাখা চিকেন টিক্কাগুলো দিয়ে দিচ্ছি হাফ কাপ মতো জল অ্যাড করছি এক চামচ ড্রাই রোস্ট করা কাসুরি মেথি দিয়ে এটাকে আমি ঢেকে রান্না করব পাঁচ মিনিটের জন্য আমাদের চিকেন টিক্কা মশালা কিন্তু একদম রেডি এটা কিন্তু কোনো অংশেই রেস্টুরেন্টের থেকে কম নয় ভিডিওটা কেমন লাগলো অবশ্যই লিখে জানিয়ে কমেন্ট সেকশানে দেখা হবে পরের ভিডিওতে